সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে তো আমাকে অনেকে প্রশ্ন করছেন বা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ফাইবারে কি কি কথা ব্যবহার করা যাবে না বা আমরা বলতে পারবো না এবং কি কি সার্ভিস দেওয়া যাবে না সেগুলো সম্পর্কে এবং আমাদের কোন কোন অডগুলো লেখলে গিকের ভিতরে গিকগুলো ডিনাইট করে দেয় এবং আমাদের ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল করে দেয় এগুলো সম্পর্কে আজকে আমি টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের যেটার মাধ্যমে আপনারা আশা করি যে এখান থেকে আপনি যা কিছু শিখবেন এটা আপনার ফাইবারে যদি কাজ করেন আপনার লাগবে এই জিনিসগুলো জানা থাকতেই হবে তো আমরা অনেকে কিন্তু দেখা যায় টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে পড়ি না এবং সার্ভিসগুলো সম্পর্কে অনেক বড় দেখা যায় যে টার্মস কন্ডিশন থাকার কারণে ওগুলো সম্পর্কে আমাদের পড়ার খুব ইচ্ছাও থাকে না যে এত বড় জিনিস আমি পড়লে মানে সবাই পড়ে না এটা আমিও ম্যাক্সিমাম সময় পড়ি না তো কথা হচ্ছে আজকে আমাদের এক কাছের লোকের ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে মূল রিজন হচ্ছে একটা ওয়ার্ড লেখার কারণে ফেন্স ব্যাস লেখার কারণে তার অ্যাকাউন্টটাকে টোটাল কথা হচ্ছে ডিজেবল করে দিচ্ছে কথা হচ্ছে ফাইবারে কাজ করতে গেলে আমাদের অনেক সময় অনেক ক্লায়েন্টের সম্মুখীন হতে হয় যারা বিভিন্ন ধরনের কথা বলার বার্তা বলবে বা জিজ্ঞাসা করবে ওইগুলো সম্পর্কে যদি আমরা না জানি যে হ্যাঁ এই কথাটার উত্তর কি দেওয়া যাবে কিনা বা এটার এটা করা যাবে কিনা বায়ার যেটা বলছে এটার কি আসলে করলে ঠিক হবে কিনা এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি না তো এটা যদি আপনাকে জানতে হয় ফাইবারের কিছু সার্ভিস তারা টোটাল কথা হচ্ছে বন্ধ করে রাখছে এগুলো আপনি চাইলেও দিতে পারবেন না এবং যদি আপনি দেন তাহলে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে চলে যাবেন এবং আপনার গিক এবং অ্যাকাউন্টটা দুদিন আগের পাশে টোটাল কথা হচ্ছে ডিসেবল করে দিবে তো প্রথমে যদি আমি বলি তারা কিছু ইললিগাল সার্ভিস বলছে প্রথমে যেটা বলছে যে পরিষেবাগুলো আমাদের ব্যবহারকারীর জন্য আইনি ঝুঁকি তৈরি করতে পারে এমন সার্ভিস অফার করা যাবে না এমন সার্ভিসগুলো কি কি হতে পারে তাই না যে যে পরিষেবাগুলি আইনি কার্যক্রম বা আইনি কার্যকলাপ সমর্থন করে না মানে আইনি কার্যকলাপ টোটাল কথা হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনার ফাইবারের ভিতরে অনেক ক্লায়েন্ট এসে জাল নথি তৈরি করতে আসবে বা আইডি কার্ড তৈরি করতে আসবে গ্রাফিক ডিজাইনাররা এটার বেশিরভাগ সতর্ক হতে হবে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছেন দেখবেন যে অনেক বায়ার আসবে আপনাদের বলবে জাল নথি তৈরি করে দিতে আইডি কার্ড বা passport driving licence bank statement মৃত্যু বা জন্ম জন্ম নিবন্ধন বা জন্ম সনদপত্র বা অফিসিয়াল নথি তৈরি ইত্যাদি এরকম যদি কার্যকলাপ থাকে যেটা আইনি কার্যকলাপ যেটা আসলে ফাইবার সেলারদের করার কথা না ওই কার্যকলাপ যদি মানে ওই কার্যকলাপ বলতে ওই কাজগুলো যদি আপনাকে দিয়ে করানোর চেষ্টা করে তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে এগুলো কাজ আপনাকে করা যাবে না যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট যাইব ঠিক আছে এবং এখানে একটা জিনিস বলি যদি কোনো বায়ার আপনাকে বলে এই কথাগুলো যে তুমি জাল নথি তৈরি করতে পারবা কিনা আমার জন্য একটা আইডি কার্ড বা এগুলো তো আপনি বুঝতেছেন যেটা ইলিগাল সার্ভিস পাসপোর্ট তৈরি করা কিন্তু আপনার কাজ না এটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে যায় মানে গভর্নমেন্টে এগুলো করে এগুলো যদি আপনাকে দিয়ে করানোর চেষ্টা করে সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যাই বললাম এতক্ষণ ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি এগুলো যদি আপনি জালভাবে তৈরি করার জন্য বায়ার আপনাকে বলে ফাইবারে ওইখানে প্রশ্ন করে তারপরে আপনি রিপ্লাই দেবেন না অন্য কথায় ঘুরিয়ে যাবেন এবং ওইটা রিপ্লাই দরকার নাই এবং সার্ভিস তো দিবেনই না ঠিক আছে ফাইবার এখানে বলে দিছে আপনি এটার কোনো জবাবও দিবেন না ঠিক আছে এইগুলো থেকে দূরে থাকতে হবে তো আশা করি মোটামুটি আপনি বিষয়টা বুঝতে পারছেন এবং দুই নম্বরে যদি আমি বলি আরেকটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফাইবারের বায়ারদের ফিনান্সিয়াল তথ্য ফিনান্সিয়াল তথ্য বলতে তাদের আর্থিক লেনদেনের তথ্য বা আপনি ক্রেডিট কার্ডের অ্যাক্সেস তারপরে ধরেন তার ব্যক্তিগত অনেক কিছু আছে না পার্সোনাল ডাটা আপনি নিতে চাচ্ছেন ফাইবারের মাধ্যমে নিতে পারবেন না এবং এরকম সার্ভিসও দেওয়া যাবে না যেটা ক্লায়েন্টের ব্যক্তিগত তথ্য নেওয়ার নেওয়ার দরকার পড়বে এরকম সার্ভিস আপনি দিতে পারবেন না ফাইবারের ভিতরে এগুলো বলা আছে অনেক সময় দেখবেন যে অনেক ক্লায়েন্টের এমন কাজ করতে হবে যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দরকার পড়বে বা আমাদের ব্যাংক ডকুমেন্ট লাগবে বা ব্যাংকের নাম ঠিকানা মানে টোটাল অ্যাক্সেস নেওয়ার দরকার পড়বে যদি এরকম কোনো সার্ভিস থাকে তাহলে আপনি এইটা দেওয়া যাবে না তাহলে দিলে আপনার অ্যাকাউন্টটা চলে যাওয়ার সম্ভাবনা আছে এটা মূলত তারা ফাইবারে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা মূলত আপনাকে আপনার উপকারের জন্য অনেক সময় আছে কি আপনাকে তথ্যগুলো দিছে আবার আরেকজনকে তথ্যগুলো দিছে তো ওই ক্লায়েন্টের ক্রেডিট কার্ড থেকে আরেকজনের টাকা নিয়ে গেছে গা তো এখন ফাইবারের তো নিয়ে গেছে আরেকজনে এখন বলতেছে তোমার ক্রেডিট কার্ড দিছি তোমার টাকা তো তুমি তোমার তোমার কাছে তো অ্যাক্সেস আছে তাছাড়া তো কারো কাছে নাই বা ওর যে কার আগে দিছে এগুলো মনেই করবে না তো আপনাকে কেসে ফালে বলবে যে যে তুমি টাকা নিছো তাহলে তুমি আমার টাকাগুলো দিয়ে দাও এই বলে আপনি মূলত স্ক্যামের শিকার হবেন অথবা আপনার দেখা যাবে এই প্রমাণ দেখাইয়া আপনাকে দেখা যাবে ফাইবার একটা রিপোর্ট করে দিল আপনার অ্যাকাউন্ট শেষ আর্থিক তথ্য বা অ্যাক্সেস পাওয়ার প্রয়োজন এমন পরিষেবা থেকেও বিরত থাকতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তিন নম্বরে যদি বলি অনেক সময় যারা আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি যেমন আমি নিজেও ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করি ফাইবারে তো এরকম অনেক সময় দেখবেন যে অনেক ক্লায়েন্টের কাজ করার দরকার পড়ে আমরা ক্র্যাক থিম দিয়ে করে দেই বা একজন বায়ার আসছে তো একটা সফটওয়্যার চাচ্ছে তো আমরা কি করি ক্র্যাক ক্র্যাক থিমগুলো বা এরকম অনেক থিম পাবেন বা ট্যাম্পলেট পাবেন তারপরে প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের ই পাবেন হ্যাঁ এলিমেন্টস পাবেন এগুলো যদি আপনি হ্যাকিং মানে এগুলো মূলত হ্যাকিংয়ের সম্মুখীন একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছেন ক্র্যাক থিম দিয়ে তো কয়েকদিন পরে ওয়েবসাইটটা টোটাল গেছে গা তার তথ্য মতো যা আছে টাকা পয়সা সব উড়ে গেছে গা তো এই ক্র্যাক থিমগুলোতে মূলত সমস্যাটা হয় কি তার ব্যক্তিগত তথ্য হাতায় নেয় হ্যাকাররা ওই ক্র্যাক থিমের ভিতর এমন অনেক লিঙ্ক থাকে বা এমন অনেক কোডিং থাকে যেগুলো আমরা বুঝবো না তো ওরা ওই হ্যাকাররা ওইভাবে করে রেখে বিভিন্ন দেখবেন যে ওয়েবসাইটের মাধ্যমে তারা ক্র্যাক থিমগুলো একশো টাকা পাঁচশো টাকা বা ফ্রিতে দিতেছে ঠিক আছে তারা কিনে আপনাকে ফ্রিতে দিতেছে তার মানে কি ফ্রিতে এক এই পৃথিবীতে এক গ্লাস পানি পাওয়া যায় না আর আপনাকে ফ্রিতে থিম ট্যাম্পলেট এরকম অনেক কিছু দিতেছে তো এইগুলো দিয়ে যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করে দেন সেগুলো বায়ার যদি হ্যাকিংয়ের সম্মুখীন হয় বা বায়ারের ক্ষতি হয় উচ্চ ঝুঁকিপূর্ণ সহজ কথা বায়ার যদি ঝুঁকিতে থাকে তাহলে এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা চলে যাবে এবং আপনি এটা বায়ার রিপোর্ট করে যাবে আপনি এই সার্ভিসগুলো মানে ক্র্যাক থিম দিয়ে কাজ করে দিবেন বা হ্যাকিং ঝুঁকিতে আসে এরকম থিম দিয়ে কাজ করে দিবেন বা মানে বায়ার বায়ারের জন্য ক্ষতি না হয় এরকম সার্ভিস আপনি ফাইবারের ভিতরে দিতে পারবেন না এবং ফাইবারে এগুলো অ্যালাউ করে না তো যে যে পরিষেবাগুলি হ্যাকিংয়ের উচ্চ ঝুঁকি রয়েছে এরকম সার্ভিস অফার করা যাবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমাদের যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন তারা অবশ্যই সফটওয়্যার বা পণ্য অথবা থিম ট্যাম্পলেট এলিমেন্টস এগুলো যেগুলো হ্যাকিং হওয়ার সম্ভাবনা আছে তো এইগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন তাহলে আশা করি আপনি একটু বেঁচে যাবেন এবং এগুলো সম্পর্কে মোটামুটি অনেকেই জানে আবার অনেকেই জানে না অনেকে আছে নাইল থিম বা নীল থিম এরকম অনেক থিম আছে ওইগুলো দিয়ে করে দেয় আর কি তো এই একটা সার্ভিস তো এবার আরেকটা সার্ভিস যেটা আছে সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনার ক্লায়েন্ট আসবে বলবে যে আমার অ্যামাজনে একটা ফিডব্যাক দিয়ে দাও বা একটা প্রোডাক্ট আছে ওইখানে আমার নেগেটিভ ফিডব্যাক দাও বা পজিটিভ ফিডব্যাক দাও প্রোডাক্টের বিভিন্ন জায়গায় আপনাকে এরকম কথা বলতে পারে বা ভোটাভুটি লাগছে ভোটাভুটি আমাকে ভোট দিয়ে দাও এরকম সার্ভিস যদি কোনো বায়ার আপনাকে অফার করে এগুলো আপনি বলতেও পারবেন না এবং দিতে পারেন এরকম কথাও বলা যাবে না ফাইবারের ভিতরে সহজ কথা আপনি পোস্ট তো মানে সার্ভিস তো দিতেই পারবেন না এবং এগুলো অফারও করা যাবে না এবং এগুলো সম্পর্কে জিজ্ঞাসাও করা যাবে না যে এই সার্ভিসগুলো আপনি দেন তো অবশ্যই কথা বলার সময় সেফট হিসেবে কথা বলেন অনেকেই জানি না যে হুট করে আমরা একটা কথা বলছি অ্যাকাউন্ট গেছে নাই অ্যাকাউন্ট নাই কিছু কিছুক্ষণ পরে অ্যাকাউন্ট চলে যায় তো যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে আপনার আমার একটা প্রোডাক্ট আছে বা আমার একটা সার্ভিস আছে বা আমি একটা ভোটাভুটিতে দাঁড়াইছি তুমি আমাকে ওইখানে ভোট দিয়ে দাও অনলাইনে হ্যাঁ তো এই পজিটিভ বা নেগেটিভ ফিডব্যাকগুলো বা প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্রোডাক্টের মানে কমেন্ট করা এগুলো থেকে বিরত থাকবেন হ্যাঁ এই সার্ভিসগুলো ফাইবার খুব একটা অ্যালাউ করে না এবং আমাদের গিকের ভিতরে সব থেকে যেটা বড় প্রবলেম হয় সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই কিছু কিছু কথা আছে যেগুলো আপনি বলতে পারবেন না মানে গিকের ভিতরে লিখতে পারবেন না কি সেটা যেমন follower traffic visitor fan page view মানে এগুলা এগুলো আপনি বলতে পারবেন না এবং ফেক এঙ্গেজমেন্ট দিবেন এরকম গ্যারান্টি দিতে পারবেন না এবং যারা ইউটিউবে কাজ করতেছেন সহজ কথা যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন বা ইউটিউবের সার্ভিস দিতেছেন এরকম ফাইবারে অনেক সেলার আছে যারা এই কাজগুলো করে আসে ইউটিউবের সাবস্ক্রাইবার অস টাইম এগুলো কিন্তু দিয়ে আসে হ্যাঁ তো আশা করি যে বুঝতে পারছেন এবং এবং আরেকটা সার্ভিস আছে যেটা আমি বলি যে পরিষেবাগুলি আপনার নিয়ন্ত্রণে নেই এমন ফলাফলের প্রতিশ্রুতি দেওয়া নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিক্রেতারা তাদের পরিষেবা ফলাফলের প্রতিশ্রুতি দিতে মানে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে তাদের নিয়ন্ত্রণে নেই এমন পরিষেবাগুলি ফাইবারের ভিতরে দেওয়া যাবে না যেমন আপনার উদাহরণস্বরূপ আপনার অ্যামাজন অ্যাকাউন্টে পুনরুদ্ধার করার গ্যারান্টি দেওয়া তারপরে একটি ইউটিউব ভিডিও ডিজিটাল প্রচারের মাধ্যমে সঠিক পরিমাণে দর্শকের প্রতিশ্রুতি দেওয়া মানে আমরা অনেক সময় করি কি আমাদের ক্লায়েন্টকে বলি যে হ্যাঁ আমি আমার ডিজিটাল নেটওয়ার্কগুলোকে কাজে লাগায় তোমাকে ভিউ দিব এতগুলো মানে এক হাজার ভিউ দেবো দেখা যায় পরে দিতে পারি না প্রতিশ্রুতি দেই কিন্তু কাজ করি না এরকম কাজগুলো করা যাবে না যেমন আপনি যেটা বলবেন সেটা কথায় কাজে মিল থাকতে হবে এরকম সার্ভিসগুলো আপনি দিতে পারবেন না দিলে অ্যাকাউন্ট যাইব এটা নিয়েও কথাও বলা যাবে না ঠিক আছে তারপরে আপনার যদি বলি সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে অনেক সময় আমরা দেখব যে স্কুল প্রতিষ্ঠানের বিভিন্ন কাজকর্ম বা প্রশ্ন ফাস্ট অনেকে আছে প্রশ্ন বিক্রি করে বা বিভিন্ন ধরনের কার্যকলাপ করে ওইগুলো থেকে দূরে থাকতে হবে যেমন স্কুলের যে কাজগুলো করা যাবে না অনেকে আছে কি অনেক স্টুডেন্ট আছে চুরি করতে আসে মানে করে কি ওরা বলে যে হোমওয়ার্কগুলো করে আমাদের করে দিতে হয় মানে এরকম বলবে যে আমার হোমওয়ার্কগুলো করে দাও আমার এই এই হোমওয়ার্কগুলো দিচ্ছে আমাকে লিখে দাও বা ড্রাইভিং করে দাও বা আমাকে এটা করে দাও এরকম অনেক কাজ আসবে মানে এগুলো যদি আসে কখনো তো এগুলো করা যাবে না যেমন হোমওয়ার্ক একাডেমি পেপার তারপরে letter of recommendation college application ইটস এগুলো করা যাবে না হ্যাঁ এই কাজগুলো অবশ্যই করা যাবে না আপনাকে অবশ্যই এখান থেকে দূরে থাকতে হবে এবং আরেকটা যদি বলি সেটা হচ্ছে থার্ড পার্টি অনেকে আছে থার্ড পার্টি অনেক সার্ভিস থাকে মানে একটা লঘু গুগল থেকে ডাউনলোড করে দিয়েছেন বা একটা বয়েস গুগল থেকে ডাউনলোড দিয়ে একটা ফটো গুগল থেকে ডাউনলোড করে দিয়েছেন সেটা তৃতীয় ব্যক্তির প্রপার্টি মানে বা কপিরাইট যুক্ত কোনো কিছু যদি আপনি দেন সেটা ফাইবার অ্যালাউ করে না মানে থার্ড পার্টি রাইট যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তির কোনো পরিষেবা আপনি দিতে পারবেন না তৃতীয় ব্যক্তি পরিষেবা বলতে কি আপনার গিকের ভিতরে একজনের লঘু দেখবেন যে অনেক সময় দেখবেন অনেক গিকের ভিতরে দেখবেন যে ক্যানবার লঘু দেখা যাচ্ছে ওয়াটারমার্ক দেখা যাচ্ছে বিভিন্ন অডিওর ভিতরে দেখবেন যে একজনের কপিরাইটযুক্ত মিউজিক আছে এগুলো ব্যবহার করা ইমেজ কপিরাইট ইমেজ ব্যবহার করা বা কোনো এলিমেন্টস ব্যবহার করা ফটো ব্যবহার করা এগুলো যদি আপনি করেন কোনো ব্যানারে ব্যবহার করেন বা ভিডিও ব্যবহার করেন মানে যেটা বলা হয় এক কথায় কপিরাইটযুক্ত কোনো কিছু আপনি ব্যবহার করতে পারেন না ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট যাবে এবং আরেকটা সার্ভিস আপনি এখানে দিতে পারবেন না সেটা হচ্ছে চিকিৎসা আপনি ফাইবারের ভিতরে কখনো চিকিৎসার অফার দিতে পারবেন না মানে চিকিৎসা করতে পারবেন না কারো বা আপনি ধরেন ওষুধ লিখে দিতে পারবেন না পিকসিশন দিতে পারবেন না মানে পিকসিশন তৈরি করে দিতে পারবেন না মানে কোনো তথ্য সরবরাহ করা যাবে না যেগুলো আসলে মানুষের ক্ষতি করবে এরকম কার্যকলাপগুলো করা যাবে না এবং এগুলো নিয়ে কোনো সময় কথা বলা যাবে না ফাইবারে তো এইগুলোই মোটামুটি আশা করি যে বিষয় বুঝতে পারছেন তো এইগুলো থেকে যদি আপনি সেফ রাখতে পারেন নিজেকে তাহলে আশা করি যে আপনি ফাইবারে টিকে থাকতে পারবেন তাহলে হুট করে দেখবেন যে আপনি গিগ বানাইছেন তো হুট করে দেখবেন যে ফ্যান পেজ বা ভিজিটর ট্রাফিক এঙ্গেজমেন্ট এই কথাগুলো আপনি সরাসরি অফার করতেছেন ভিউ সাবস্ক্রাইব এগুলো সরাসরি আপনি অফার করতেছেন বা আপনি গ্যারান্টি দিয়ে অফার করতেছেন তাহলে আপনার অ্যাকাউন্ট যাইব ঠিক আছে অবশ্যই এখান থেকে দূরে থাকেন আশা করি আপনার জার্নিটা অনেক বড় হবে এবং আপনি দীর্ঘদিন ফাইবারে কাজ করতে পারবেন তো তাহলে যদি আপনি আমার এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা একটু হলেও যদি মাথায় নিতে পারেন আশা করি যে আপনার গিকের ভিতরে টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রেক করবে না বা লঙ্ঘন হবে না তো তারপরে কেয়ারফুলি গিকগুলো তৈরি করতে হবে এবং ভালো এক্সপার্ট কাউকে দেখাইতে হবে যেটার কারণে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে এবং আপনার গিকগুলোও খুবই ভালোভাবে যদি তারা চেক করে দেয় তাহলে আপনি কিন্তু রিস্ক মুক্ত হয়ে গেলেন তো অবশ্যই আপনাকে দিক নির্দেশনার জন্য কারো না কারো রাখ থাকতে হবে বা আপনার ট্রেনার তো অবশ্যই থাকবে যারা যাদের কাছে আপনি অ্যাডমিশন নিয়েছেন তারা সব অবশ্যই এক্সপার্ট এ লাইনে তো তাদের কাছেই তো আপনাকে অ্যাডমিশন নিতে হবে এবং তাদের কাছ থেকে মূলত সার্ভিসগুলোকে মানে আপনার পরিষেবাটাগুলো আপনি অফার যে পরিষেবাটা করবেন মানে যে সার্ভিসগুলো অফার করতে আছে সেটা চেক করায় নেবেন এবং এতে আপনারও সুবিধা হয়ে গেল আপনিও সেফ আপনার অ্যাকাউন্টও সেফ তো আশা করি অনেক কথা বললাম আজকে আশা করি যে আপনাদের একটু হলেও কাজে লাগবে সামনের দিনগুলোতে তো দেখা হচ্ছে নেক্সট খেলাতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ